মনে তো সুখের হলো আমার পাশে তুমি আছো তাই এক জীবনে এর চেয়ে বেশি আমার যে আর চাওয়ার কিছু না কাছে হারিয়ে দিন গেল মাসে গেল গেল বহু বছর তবু যেন শেষ হয় না ভালোবাসার প্রণয় চাই সুখেরি দেশে হারি ও গো হারিয়ে গো তোমায় নিয়ে আমি পারি দিয়ে যেতে চাই সুখের দেশে হারিয়ে ও গো তোমায় নিয়ে আমি পারি